যে যত বড় কিছু হন না কেন যত বড় হিরো হন আবুল আহাবের সে তো আর বড় হিরো ছিল না আবুল আহাব ছিল বিশ্ব সুন্দর তার বউ ছিল বিশ্ব সুন্দরী সম্পদ ছিল অনেক হিরো ছিল কিন্তু সে একটু বেয়াদবি করছে আল্লাহর সাথে না আল্লাহর বন্ধুর সাথে নবীর সাথে বেয়াদবি করছে বলছে পাল্লা কায়া মোহাম্মদ মোহাম্মদ তোর দুই হাত ধ্বংস হোক নজবুল্লাহ আর আল্লাহ বলেন আমার বন্ধুর সাথে বিয়া দেবি আমার বন্ধুর দুই হাত ধ্বংস হবে যে বন্ধুর চেহারা আমি সব সময় দেখতে চাই সেনবীর চেহারার কসম করেছেন আমার আল্লাহ দোহা সাজা দোহা মানে আমার নবীজির চেহারা মোবারকের আলো সাজা কসম রাতের সাজাই যা রাত যখন অন্ধকার হয়ে যায় ইমাম তাফসির করছেন এখানে আলো নবীর চেহারা আলো আর লাইল কালো লাইল হলো রাত হলো কালো কালো দ্বারা চুল মোবারকের কসম আমার আল্লাহর কাছে নবীর চেহারাটা কত ভালো লাগছে নবীর চুলগুলো কত ভালো লাগছে যে আল্লাহ তারা তো দোস্তের চেহারা এবং দোস্তের চুল মোবারকের কসম করেছেন তাফসিরে কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন নাজি সুরা বাইয়ানার তাফসিরে বলছে যে এক লোক যদি দীর্ঘ বছর হায়াত পেল কিন্তু এক ওক্ত নামাজ পড়ে নাই নামাজ ফরজ এটা জানে সবকিছু ঠিক জানে কিন্তু এক ওক্ত নামাজ পড়ে নাই কিন্তু এই লোকটাকে এক বক্ত নামাজ না পড়ার কারণে তাকে কাফের বলা যাবে না কাফের বলা কাফারু কাফের বলা হবে না কিন্তু এক লোক যদি একশো বছর বাঁচছে নামাজ পড়ছে রোজা রাখছে হজ করছে জাকাত দিচ্ছে সব ঠিক কিন্তু মিন সারাতে মোস্তফা আমার নবীর চুল মোবারকের একটা চুল নিয়ে খালি কটাক্ষ করছে ওই লোকের একশো বছরের নামাজ রোজা হজ জাকাত হাজিগিরি ব্যবসাগিরি যত মোল্লাগিরি যত আছে সব বরবাদ ওই লোকটাকে ইমানদার বলা যাবে না কারণ নবীর চুলের সাথে বিয়াদবি করছে আমি এটা পরে অবাক হয়ে গেলাম নবীর সামনে বিয়াদবি করা যায় ইয়াই আল্লাহ দিন لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم الله রেজাল আন্তহাবাত আমার আল্লাহু আকবার এরপর বলছেন ওয়ালাকিন লা তাশুরুন ওয়া আনতুম লা তাশুরুন নবী রোজা মোবারকে হায়াতুন নবী জিন্দা নবী আমার নবী রোজা মোবারকে আছেন নবী রোজার সামনে যদি কেউ জোরে জোরে একটু কথা বলতো হজরত আবু বকর হজরত ওমর তাদেরকে বের করে দিতেন এখানে জোরে কথা বলা যাবে না নবীজি রোজা মোবারকে হায়াতুন নবী জোরে কথা বললোকে বের করে দিতেন কি অবাক করার মতো একবার একটা দরজা খুলে গেছে কি খুলে গেছে দরজা খুলে গেছে আলী রাজি আল্লাহ রসুল্লার জামাই আলী রাজি আল্লাহ মিস্ত্রি ডাকায় আছেন কাঠ মিস্ত্রি কি মিস্ত্রি কাঠ মিস্ত্রি ডাকা আছে দরজায় পেরেক মারবে লোহা কি মারবি ওফাউর ওফাফি আখবরে দারুল মুস্তফা কেতাবে লেখা লোহা মারবেন আম্মা জানা এসা জীবিত বলে জামাই মিস্ত্রিকে বলে দাও লোহা মারা যাবে না দরজায় যদি পেরেক মারা হয় জোরে জোরে আওয়াজ হবে আমার নবীর কষ্ট হবে রোজা মোবারকে নবীকে আমি কষ্ট দিব না হায়াতুন নবী আল্লাহ মিস্ত্রিকে ফেরত দিলেন সেই নবীরে যদি কেউ সালাম জানায় মামিন আব্দিন ইসল্লিম আলাইয়া ইল্লা আমার কোন প্রান্ত থেকে আমি নবীকে যদি সালাম দেয় আমি নবী নিজেই তার সালাম শুনি এবং নিজে তার সালামের জবাব দিই আল্লাহ তা আমার নবীর কে সালাম দিলে নবী আমাদের সালাম শুনে না ইয়া বলা যায় না ইয়া আল্লাহ বলা যায় না একবার মুফরাদ আল আদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারি বর্ণনা করছেন হজরত ইবনে ওমর কে হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাজি আল্লাহ তনু হজরত ওমরের ছেলে সুবহানাল্লাহ উনাকে বলা হতো সাবিহুর রসুল সাল্লাহ সাল্লাম রসুল যা করছেন তিনি তাই করতেন উনি এক জায়গায় যায় খালি হাসে বলে ভাই হাসেন কেন ওই এই জায়গায় নবীরে হাসতে দেখছি এক জায়গায় যায় মাথাটা নিচু করে কাঁদতেছেন বলে ভাই এখানে আপনি মন খারাপ করে মাথা নিচু করেছেন কেন বলে এই জায়গায় আমি দেখছি আল্লাহ নবী মাথা নিচু করে মন খারাপ করছে আল্লাহ আকবার বলেন এক জায়গায় উনি খালি একটা জায়গা যায় নামাজ পড়লেন বলে এখানে নামাজ পড়েন কেন আমি আল্লাহ নবীর এই জায়গায় নামাজ পড়তে দেখছি নবীর বরকতের জন্য ওই জায়গায় আমি নামাজ পড়তেছি সে আবদুল্লাহ ওমরের একবার পা বসে থাকতে থাকতে পায়ে ঝিঝি ধরছে আপনাদের ধরে না ঝিঝি পায়ে ঝিঝি লাগে না আপনার দেশে কি বলে ঝিঝি তো বলে পা ঝিঝি লাগছে এখন পাটা উঠাইতে পারে না নিচে ফেলাইতে পারে না ব্লাড সার্কুলেশন বন্ধ ব্লাড সার্কুলেশন কি বন্ধ ঝিঝি লাগছে সবাইরে বলল যে ভাই পায়ে ঝিঝি লাগছে সাহেবদের সাথে পরামর্শ করতেছে কি করা যায় সবাই বলল উজ করু ইলাইকা আপনার কাছে সবচেয়ে যে নামটা প্রিয় ওই নামটা আপনি উচ্চারণ করে তাকে ডাকেন দেখবেন আপনার জিজি দ্বারা চলে যাবে আমার কাছে আমার নবীর প্রিয় নাম আর পৃথিবীতে কিছুই নেই ডাকেন তিনি ডাকলেন ইয়া সুবহান আল্লাহ আলেফে ইস্তেগাসা ইয়া মুহাম্মাদা ইয়া তিনবার ডাকতে দেরি সাথে সাথে ঝিঝি দূর হয়ে গেল পাটা স্বাভাবিক হয়ে গেল আল্লাহ আরেকজন লোক তিরমিজি শরীফ একশো এক নম্বর হাদিস একশো এক নম্বর পৃষ্ঠা আর পুরাতন কিতাবের নিরানব্বই পৃষ্ঠা লেখা উসমান ইবনে হুনাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন আন্না রাজুলান দরিরাল বাসার আতাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দৃষ্টি প্রতিবন্ধী চোখে দেখে না কেমনে কেমনে কেমনে কেমনে নবী কাছে আসছে এসে নবী কাছে গিয়ে বসে ঘ্রাণ পাইছে যে নবী হাতটা ধরে সোমা খাইছে সোহান আল্লাহ নবী এরকম মাঝে মধ্যে নবী এরকম কেউ চাইলে করতে এক তরকারি বিক্রেতা ছিল মদিনার বাজারে ও তো তরকারি বেছে শরীরে একটু গন্ধ ভাব না তরকারি বিক্রেতা বাজারে ব্যবসায়ী তরকারি টরকারি নাড়াচাড়া করে ও খালি টার্গেট ওর বিশ্বাস যে জীবনে তো নবীরে ও ধরতে পারবে না সে তরকারি বিক্রেতা তার মনে বড় দুঃখ নবীর জীবনে ধরতে পারবো না আরে আল্লাহ নবী কেমনে কেমনে এটা শুনছে শোনার পরে আল্লাহ নবী একদিন পিছন দিক দিয়ে যায় করে ধরছে হাত দিয়ে এরকম করে ধরছে ধরার পরে বলে কে যখন বুঝতে পারছে ঘাম নবীজির ঘাম ও পুরা শরীরটা একেবারে ফেলে দিছে সোহান আল্লাহ বলে আর আল্লাহ নবী ভালো করে ধরছে চোখ খুলে দেখে নবীজি এখন তো সে কইছে আল্লাহ কত বড় বেআবি করে ফেলছি সুবাহান আল্লাহ বলে হুজুর আমার জীবনের বড় শখ ছিল আপনার দেহটা যদি খালি একটু টাচ করতে পারতাম আমার বিশ্বাস আপনার দেহ টাচ করলে এই দেহ কখনো জাহান নামের আগুনে জ্বলবে না